বাস করছি কোন দুনিয়া আজকে আমরা আছি সম্মানিত ভাইয়েরা যে কষাই এই অর্ডার দিয়েছে সে আসলে বাস্তব একটা কষাই এই কষাই মসজিদ ভাঙ্গার নির্দেশ দিয়েছে সম্মানিত ভাইয়েরা আহাবুল বিলাদিল্লাহি মাসাজিদুহা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদগুলো গুলো বহু বছর সব মসজিদ আল্লাহর কাছে কি প্রিয় সে আল্লাহর প্রিয় জায়গাকে তোমরা টুকরো টুকরো করেছ তোমরাও টুকরো টুকরো হয়ে যাবা জোরে বলি ইনশা আল্লাহ পঞ্চাশ কোটি মুসলমান ভারতে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার বিশ্বাস এই হামলা আমাকে মনে করে দিচ্ছে গাজাই হিন্দের মনে হয় সূচনা শুরু হচ্ছে একটি সংগ্রাম হবে সেই সংগ্রামে মুসলমানদের বিজয় আসবে জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ তাদের শাসন তো মাত্র ষাট সত্তর বছর ওই ভারত আমরা শাসন করেছি হাজার বছর আমরা হাজার হাজার বছর আমরা শাসন করেছি এ পর্যন্ত কোন মুসলমান কর্তৃক কোন মন্দিরে হামলার কোন ইতিহাস নেই হাজার বছরের ঐতিহ্য হলো মুসলমান এবং অন্য ধর্মের মানুষ মুসলমানরা তাদেরকে নিয়ে একত্রে বসবাস করেছে কিন্তু সেই রেকর্ড সেই ইতিহাস আমার পার্শ্ববর্তী দেশের ভাইরা রাখতে পারেন নাই এইমাত্র তাদের শাসন আমলে পর্যন্ত ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে প্রায় চোদ্দ হাজার বার সাড়ে তেরো থেকে চোদ্দ হাজার বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে কত মুসলমানকে পুড়ে মারা হয়েছে কাশ্মীরের কাশ্মীরের সেই সুন্দরী নারী সতী সত্যি নারী যাদের আকাশের সূর্য ভালো করে দেখতে পায় না এত কঠিন পর্দাশীলা মেয়ে এমন কঠিন পর্দাশীলা নারী তাদেরকে ঘর থেকে উলঙ্গ করে বের করে জেনা করে আগুনি পুড়িয়ে মারা হয়েছে আল্লাহ এগুলো সহ্য করবেন না মুসলমান শুধু খালিদ বিন ওয়ালিদের সেই তরবারিটা ফিরে আনতে হবে সেই কালিমার ঝান্ডা হাতে নিতে হবে বাতিল দুর্গা গা থামতে হবে ইমানি শক্তি দিয়া রাজিয়া সোকারা কারা আল্লাহ সবার হাতকে কবল করুন জোরে বলি আমি আরো জোরে আমিন কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চালিয়ে যাব জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ এই ক্যামেরাম্যান উঠবেন তো যে ওরা কথা বলে দরকার ছিল আর একটু সামনে দিয়ে কিছু বাঁশ দিয়ে কিছু দড়ি দিয়ে এটাকে একটু একটু নিয়ন্ত্রণে রাখা তাহলে এই কষ্টগুলো হতো না তো যাই হোক এটা আগামীতে ঠিক হয়ে যাবে জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমাদের বিজয় আমাদের হাতে চলে আসবে আমরা গুণা করব না ছাড়বো গুণা করব না ছাড়বো গুণা ছাড়লে মাফ করবেন গুণা ছেড়ে দিলে মাফ করবেন কে কে মাফ করবেন আমার দোয়া কবুল করবেন কে গুণা করে আল্লাহর কাছে দোয়া চাইলে তাল্লাহ মাফ করবেন আমার ভাইয়েরা বড় বড় গুণা মাফ হবে না পরিকল্পিত করে গুণা করলে গুণা মাফ হবে না গুনার ভিতরে কিছু ক্যাটাগরি আছে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সুরাতুন নিসার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما سورة النساء 31 নম্বর محمد بن العالمين আলামিন তোমরা যদি বড় বড় গুণাগুলোকে ছেড়ে দাও আমি তোমাদের ছোট ছোট গুণার দিকে তাকাবো না আমি সবগুলো গুণ আমি তোমার মাফ করে দেব বড় বড় গুণাগুলো কি বড় বড় গুণার যদি বিস্তারিত ব্যাখ্যা দিতে যাই ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে তবে বড় বড় গুণা যতই হোক না কেন সমস্ত গোনাগুলো তিন ভাগে বিভক্ত একটা হলো জুলুম আরেকটা হলো ফুসুক আরেকটা হলো ফজর এক নাম্বার হলো জুলুম নাম্বার দুই হলো ফুসুক নাম্বার তিন হলো ফজর যে জুলুমটা আমরা সবাই জানি জুলুম মানে কি যে জিনিস যেই জায়গায় রাখতে হবে সেই জায়গায় না রাখা যেমন টুপির কাজ মাথায় রাখা মাথায় না রেখে হাঁটুতে রাখলে জুলুম হয়ে যাবে চশমার কাজ চোখে রাখা চোখে না রেখে পিছনে রাখলে জুলুম হয়ে যাবে জুতার কাজ পায়ে রাখা পায়ে না রেখে গলায় দিলে কি হবে জুলুম হয়ে যাবে ঠিক তেমনি যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখলে জুলুম হয়ে যাবে যেমন ধরুন আমি যে কোরআনটা নিয়ে আছি এই কোরআনটা শুধু মসজিদে থাকবে না পার্লামেন্টেও থাকবে থাকার দরকার আছে না নাই এর প্রতি জুলুম আছে না নাই এর বিরুদ্ধে আইন যদি কেউ খাড়া করে এটার প্রতি জুলুম হবে কিনা বলে জুলুম হয়ে যাবে জুলুম আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যার মধ্যে জুলুম থাকবে আল্লাহ তাকে কখনো মাফ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون ইমান যারা আনবি এবং নিজের জীবনটাকে যারা জুলুমের লেবাসে যারা সাজাবে না জুলুম মুক্ত যারা জীবন যাপন করবে আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার আমার হেদায়ত প্রাপ্ত বান্দা ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেব আজকে সমাজে জুলুম নাই আসতে বলেন কেন জুলুম আছে না নাই আছে জুলুম আছে আচ্ছা। কোরআনের যারা কথা বলেন তাদের তো মঞ্চই বানায় তাই না তাদের কি জেলখানায় মানায় আসতে পারেন কেন তাদেরকে কি অন্য কোথাও মানায় যাকে যে জায়গায় মানাবে সেই জায়গায় তাকে রাখতে হবে কত বড় শুধু লক্ষ লক্ষ যুবক কোটি কোটি তরুণী যার কোরআনের বয়ান শোনে বিপদগামিতার পথ থেকে সুন্দর পথের সন্ধান পেয়েছে ইউনিভার্সিটি পড়ুয়া তরুণী যুবতীরা নোংরামি ছেড়ে দিয়ে একামতে দিনের জ্ঞান অর্জন করতে পেরেছে আর সেই নাগরিক তৈরির কারিগর কোরআনের যাকে প্রকৃত পাখি বলা হয় তাকে ভালোবাসে না এমন কোন লোক বাংলার জমিনে নাই যে লোকটা দিনের আলোতে হয়তো তার বিরুদ্ধে মিছিলে যায় সেই রক্তে রাতে রাধের চোখের পানি ফেলে কাঁদবে ভাইরে দিলটাকে একটু বড় করুন মনটাকে ছোট না করে বড় করুন যার যে সম্মান সে সম্মান তার হাতে দিয়ে দিন আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ তোদের ছাড়বে না ইসলাম প্রতিশোধ নিতে বলে না ক্ষমা করতে বলে বলে প্রতিশোধ না ক্ষমা ক্ষমা রসুল যদি প্রতিশোধ নিতেন কেউ থাকতো রসুল প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন আমার রসুল বাড়ি থেকে বের হতে পারেন না রসুলকে গৃহবন্দী করা হয়েছে দাওয়াতি কাজ বন্ধ নিবন্ধন বাতিল সব বাতিল সব বন্ধ সাহাবেকরামকে ধরে মারে পেটে রাস্তার কুকুরের মতো সাহাবেকরামকে ধরে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করে দেয় রসুল শুধু দেখেন আর চোখের পানি ফেলে কান্দেন আর বলেন তোমরা ধৈর্য ধরো তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে শেষ পর্যন্ত নবীর জীবন থেকে দুজন মানুষ যখন বিদায় হলো খাদিজা এবং আবু তালেম একজন কাফের হলেও নবীর পক্ষে ছিলেন সারা জীবন আর খাদিজার ছিল ধনার তার সম্পত্তি ছিল সাহস পায়নি এই দুইজন মানুষ যখন বিদায় নিল সঙ্গে সঙ্গে আবু জেহেল উশৃঙ্খল হয়ে গেল যেখানেই পায় সেখানেই ধরে মারার চিন্তা করে আবু বকর সিদ্দিক দিলানোর মতো একটা ভদ্র শান্ত শিষ্ট মানুষ কাবার চত্বরে একদিন দাঁড়িয়ে সেজদা দেওয়া শুরু করেছেন অথবা সাইবা মুখিরা এসে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চিত করে নাকের উপরে খরম জুতো দিয়ে নাক বোচা করে দিয়েছে রক্ত ফিঙ্কি দিয়ে পড়ে গেছে রক্ত ফিঙ্কি দিয়ে বের হচ্ছে আবু বকর সিদ্দিক তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন আমার নবীজি এই প্রিয় সাহাবি আবু বকর নবীজি যাকে এত বেশি পছন্দ করতেন রসুল মাঝে মাঝে বলতেন মা তোলা আতির শামসলাবাদ কোন সূর্যোদয় হয়নি অস্ত যায়নি যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হবে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ এই পৃথিবীতে আর কোনোদিন আসবে না সে আবু বকরকে মারতে মারতে নাক বোচা করে দিয়েছে হোস যখন ফিরে পেলেন নিজের চিন্তা না করে নিজের বাড়ির দিকে দৌড় না মেরে সোজা দৌড় মারলেন নবীর বাড়ির দিকে বাড়ির দিকে গিয়ে বলছেন হুজুর ইয়া আপনি কোথায় আছেন বের হয়েছেন নবজির চেহারার দিকে তাকায়া আবার তার চেহারার দিকে তাকিয়ে বলছেন আবু তোমাকে এমন রক্ত মাখা কে করে দিয়েছে বলছেন ইয়া রাসূলুল্লাহি সেজদা দিতে গেছে আমার নাক বোঝা করে দিয়েছ উম্মার সাহেবারা রাসূল বললেন আবু বকর চিন্তা করো না রক্ত যখন জমিনে পড়া শুরু হয়েছে এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে চলে বলে সুবহানাল্লাহ আমার নবীজি বললেন আবু বকর সকালে কিছু খেয়েছো নাকি না খাই নাই চিন্তা করো না চলো আমরা দুজন মিলে বাইরে বের হয়ে যাই মনে হয় তারা আবার অ্যাটাক করতে পারে অতর্কিত হামলা চালাতে পারে চোরা গুপ্ত হামলা চালাতে পারে চলো আমরা মক্কার একটু বাইরে যাই বাইরে গেলেন সেফটির জন্য তিনি মেষের পাল খুঁজলেন পেলেন না উটের পাল খুঁজলেন পেলেন না একটা সাগরের পাল পেলেন এক রাখালকে ডাক দিয়ে বলছেন রাখান একটা সাগি দেবে নাকি কেন কি করবেন দুর্দহন করব আমার প্রিয় সাথে আবু বকর না খেয়ে আছে রক্তক্ষরণ হচ্ছে তুমি আমাকে একটা সাগি দিলে আমি খুব খুশি হব রাখাল বলছে ও পথিক দিতে পারবো না কারণ আমি তো এই ছাগলগুলোর মালিক আমি নিজে না আমি একজন রাখাল আমানতের খেয়ানত হয়ে যাবে নবীর কাছে কথাটা দারুণ পছন্দ হয়ে গেল রসুল বললেন আহারে এই বাচার এই বেচারের মধ্যে ইমান নাই কিন্তু আমানতদারিতা আছে আর আমাদের মধ্যে ইমান আছে কিন্তু আমানতদারিতা নাই আমার নবীজি এবার বললেন রাখাল আমি তোমার কাছে এমন একটা সাগি চাবো যে সাগিটার ওলান হয় নাই পেটে কোনোদিন বাচ্চাও আসে নাই ছোট্ট একটা সাগি তুমি আমারে দাও তো রাখাল মুসকি আসে মেরে বলে এমন আবার সাগি দিয়ে কি করবে দেখি তো একটা দিয়েই দেখি একটা ছোট্ট সাগি যখন তার হাতে দিয়ে দেওয়া হয়েছে আমার নবজির হাতের মধ্যে বরকত কে দিয়েছেন আসতে বলবেন না কে বরকত দিয়েছে নবজির ছোট্ট সাগিটা আস্তে করে তার কোলের মধ্যে নিয়ে নিলেন সাকিটারের পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর হাতটা রাখলেন হাত রেখে যখন তিনি ফু দিলেন গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেল টন করতেছিল নবেজি তার বরকতি হাতে দহন করবেন তিনি দুধ রাখালকে বললেন রাখাল একটা বাটি এনে দাও একটা কাদা হেনে দাও বাটি এনে দেওয়া হলো আমার নবীজি দুধ দহন করে করে বাটিটা পূর্ণ করে ফেললেন দুধে দুধে ভরপুর হয়ে গেল রসুল বললেন ও আবু বকার রক্ত ঝরেছে এখন বরকতের দুধ তুমি পান করো হাতের মধ্যে নিলেন এত তৃপ্তি ভরে পান শুরু করলেন এত দুধ তুমি জীবনে খান নাই পান করতে করতে পেট টাইট হয়ে গেছে পেটের চামড়া টাইট হয়ে গেছে রসুলগণ আবু বকর কেমন পান করলে দুধ কেমন মজা পেলে খুজুর দুধ তো পান করলাম তৃপ্তি ভরে এত খাওয়া জীবনে খাই না কিন্তু বাটির দুধ তো কমে না একটু আসতে বলেন সুবাহান আল্লাহ বাটির দুধ তো কমে না আমার নবীজি কি করলেন এবার বলেন আবু বকর তোমার কি খাওয়া শেষ হয়েছে হ্যাঁ শেষ হয়েছে ও রাখাল তুমিও শুরু করে দাও রাখাল শুরু করেছে কিন্তু রসুল বিসমিল্লা বলে দিলেন বিসমিল্লার বরকত কে দিবেন আসতে বলবেন না কে দিবেন আল্লাহ দিবেন যে কাজে শুরু করব বিসমিল্লা কি বলবো আরো জোরে বিড়ি খেতে হ্যাঁ? এই উম্মত বিড়ি খাওয়া ছাড়ে নাই কাজ করবে কি বলেন কষ্ট হচ্ছে আপনাদের এই যে দুই একজন করে ওঠে আমি কি আলোচনা চালিয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ ওটা শুরু হলে তো ওঠার ভাইরাস শুরু হয়ে যায় বোঝেন নাই কেউ উঠবেন না আমি চাই না যে আমার সামনে থেকে কেউ উঠে দাঁড়ান কারণ আপনি উঠবেন আপনাকে দেখে আরেকজন ফলোয়ার হয়ে যাবে আপনি সূচনা করবেন না আমি আর কিছু সময় যে আয়াতটা নিয়েছি একটু আর কিছু সময় আমি চেয়ে নিয়ে আমি কথা বলে শেষ করে দেবো আগামীকালকে তো মাহফিল আছে আমি জানি আমি শেষ করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ আমার নবীজি বললেন রাখাল তুমি শুরু করো সেও শুরু করতে করতে পেট টাইট হয়ে গেছে দুধ কমে না আমার রাসূল বললেন আবু বকর এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর বান্দা থেকে যেত কেউ বাটির দুধ খেয়ে শেষ করতে পারত না যতক্ষণ না আমি বিশ্ব নবী আমার মুখটা এই বাটিতে না লাগাবো আমার নবীজি বিসমিল্লা বলে শুরু করলেন শেষ হয়ে গেল আমার নবজি না গে না খাওয়াতেন আগে বলেন খেতেন না আগে খাওয়াতেন আগে খাওয়াতেন এরপর খেতেন হজরত আয়সা সিদ্দিকাও বলেন বিশ্বনবী আমি তার সামনে কোনো খাবার যদি আগায়া দিতাম দুধ দিতাম আগায়া নবীজি বলতেন আয়সা তুমি শুরু করো আমি শেষ করবো সুমান বলবেন না আমি রসুলের সামনে উটির গোস্ত রেখে দিতাম আমার নবজি বলতেন আয়সা তুমি শুরু করো আমি শেষ করবো হজরত আয়েশা বলেন আমি খেয়ে খেয়ে হাড়গুলো রেখে দিতাম আমার নবজি হাড়গুলো চুষে চুষে খেতে না আমার দিকে তাকায় তাকায় মুসকে মুসকে হাসি মারতেন প্রেম কি অবৈধ প্রেম না বৈধ প্রেম কিন্তু আজকে সেই প্রেম হচ্ছে হয়ে গেছে কোথায় অবৈধ প্রেম নোংরামি শুরু হয়ে গেছে বৈধ সম্পর্ক থাকলে পরে সমাজে কোনো রোগ সরবে না কিন্তু অবৈধ যৌনাচার যত বেড়ে যাবে নতুন নতুন রোগ সমাজে সরে যাবে ঠিক কিনা তার বড় প্রমাণ হলো করোনা এইচআইভি তো আছে এইডস তো আছে আরো তো রোগ তো আছে এগুলো সব রোগের মূল উৎস হলো মূল কারণ হলো অবাধ যৌনাচার সমাজে পাপ বেড়ে যাওয়া নেশাক্রান্ত হওয়া আজকে আমরা একটা পতিতার জানাজায় কেউ যেতে চাই না কেন সে পতিতা সে পতিতা বৃত্তি করে মারা গেছে ঘৃণা করি আমরা তাকে অথচ পতিতার হাতে যে লাইসেন্স দিয়েছে চার যা আসতে কম কেন ঠিক কিনা পতিতাকে ঘৃণা করছি অথচ পতিতার হাতে যে লাইসেন্স তুলে দিচ্ছে তাকে কি ঘৃণা করার দরকার নাই আবার পতিতার কাছে যারা রাত কাটায় হ্যাঁ কত কি বোঝা যায় কত কি বোঝা যায় সম্মানিত ভাইয়েরা পাপকে বর্জন করতে হবে পাপ ছেড়ে দেব আল্লাহ আমাকে ছেড়ে দিবেন পাপ ধরব আল্লাহ আমাকে ছাড়বেন না এটা আসল কথা আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো পাপ সবচেয়ে বড় চিন্তা কি পাপ পাপ করা যাবে না নিজের জীবনে কোনো পাপ ঢোকানো যাবে না আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমার ভাইরা আমার নবীজি বললেন ওই বাটি আমার হাতে দিয়ে দাও নবজি খাওয়া শুরু করলেন শেষ হয়ে গেল এবার রাখালকে বলছেন রাখাল তুমি থেকে যাও আমরা চল চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে রাখাল চোখের পানি ফেলতে ফেলতে বলে আমাকে আপনি নিয়ে যান রসুল বললেন তোমাকে নেবো কেমনে তুমি তো আমার খেয়ানত করতে পারবে না এই যে ছাগলগুলো কে দেখবে এবার আখাল বলতেছে ঠিক আছে আমি যাব না তবে শর্ত হলো আপনি যাবেন তবে একটা কাজ আমাকে শিখিয়ে দিতে হবে কি এই যে আপনি দুটা হাত ধরলেন ওলানে ওলানে হাত রাখার সঙ্গে সঙ্গে ওলানটা দুধে ভরপুর হয়ে গেল ওই দোয়াটা আপনি আমাকে শিখায় দিবেন আমি মাঝে মাঝে প্র্যাকটিস করব কি কথা কি বোঝা গেল মাঝে মাঝে হাত দেব দুধ খাবো আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে রসুল বললেন শুধু দোয়া শিখলেই হবে না তোমার ভিতরে কিছু সিরকিয়াতের গন্ধ আছে সে সিরকিয়াতের দুর্গন্ধ তোমার দিল থেকে সাফ করে তৌহিদের সুন্দর মিষ্টি বাতাস তৌহিদের পেয়ালা তোমার দেহের মধ্যে ঢুকায় দিতে হবে রুহের ভিতরে ঢুকায় দিতে হবে ঢুকিয়ে নিতে হবে তুমি কে রাজি আসো নাকি সঙ্গে সঙ্গে সেরা খান বলছে দাওয়াত পেয়েছি বহু আগে আপনাদের সে আল্লাহর পায়ের তা তোমার জানা ছিল না আর আমাকে দেরি করাবেন না এই মুহূর্তে আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করে ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা لا إله সেই রাখাল কিন্তু সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না আল্লাহ পাক তা কেমন সুন্দর করে কবল করে নিয়েছেন আমার রসুল একজন সাবির কোরআন তেলতের দারুণ প্রশংসা করতেন একদিন তিনি রাতের আধারে সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে পেলেন শোনার সঙ্গে সঙ্গে বললেন এই সুন্দর করে তেলাওয়াতটা কে করতেছে দেখো তো রসুলকে জানানো হলো ইয়া রসুলাল্লাহ সেই লোকটাই কোরআন তেলাওয়াত করে যে ওই যে রাখাল যে রাখালটা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রসুল আমার বলে দিলেন শোনো আমার কাছে মনে হয় সে যখন তেলাওয়াত করলো যেন জিব্রাইল আমার কাছে অহিনাজিল করতেছে জোরে বলে সুবাহান রাখাল হয়ে গেলেন কত দামি একজন মানুষ এই রাখালের হাতি জীবন দিয়েছিল আবু সে রাখাল তো সাধারণ কোনো ব্যক্তি নন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোরে বলি আল্লাহ কথা কি শোনাবো কথা কি বলবো সবাই শুনতে রাজি আছি আমার ভাইরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি পাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব আল্লাহর কাছে আমার পাপ বড় না আল্লাহর রহমত বড় আসতে বলবে না কার রহমত বড় চোখের পানি ফেলে ফেলে কেঁদে ফেলবো আর মাফ চেয়ে বলবো আল্লাহ গুনার জীবনে করবো না আল্লাহর কসম ওই বান্দা খেলার পুরো আলামিন মাফ করে দিবে আমার ভাইয়েরা ইবনে মাসুদের কথা যখন মনে হলো বলেই ফেলি সে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির হাতে বায়াত নিয়ে কালিমাওয়ালা হয়ে গেলেন আবু জেল হাসে আর বলে ওই যে রাখাল মোহাম্মদের সাহাবি ওই যে বেলাল মোহাম্মদ ওই সমস্ত লোকদের কিনে বিশ্ব অভিযানের স্বপ্ন দেখে হেও করে ইনসাল করে আবার বন্ধুগণ হকের পক্ষের সৈনিক হলে বিজয়টা দিবেন কে আসতে বলবে না বিজয়টা দিবেন কে শর্ত হলো আমরা পাপ মুক্ত জীবন করব শ্রেক মুক্ত জীবন করব বেদাত মুক্ত জীবন করব ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম আমার বন্ধুগণ ইবনে মাসুদের কথা যখন চলে আসলো তার লাইফ নিয়ে একটু কথা বলি তার জীবন নিয়ে একটু হালকা মনে পড়লো কিছু কথা আমি শোনায় দেই আমার রসুল তাকে খুব বেশি ভালোবাসতেন খুব মহাব্বত করতেন খুব পছন্দ করতেন এবং তিনি এত বড় জ্ঞানী ছিলেন একজন রাখাল এত বড় আলেম ছিলেন তিনি প্রত্যেকটি কথায় যখন তিনি কথা বলতেন আয়াত ছাড়া কথা বলতেন না হাদিস ছাড়া কথা বলতেন না তিনি একদিন কিছু সংখ্যক মুসলমানদেরকে নিয়ে কোন একটা কাফেলা নিয়ে তিনি যাচ্ছিলেন কোন একটা সফরে এমন সময় রাতের বেলা ওমরে ফারুক রাদি আল্লাহ তাকে দেখে ওই কাফেলাকে দেখে ফেললেন কাফেলের মধ্যে কারা আছে চিনতে পারলেন না অমরে ফারুকের শাসনামল চলছিল তিনি হঠাৎ করে প্রশ্ন করলেন এই বিশাল বড় একটা কাফেলা আসতেছে কোন জায়গা থেকে আসে ভিতর থেকে একজন জবাব দিচ্ছে মিল আমিক প্রত্যন্ত প্রান্তর থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এই কাফেলা আসতেছে অমরে ফারুক মনে মনে চিন্তা করলেন কোরআন দিয়ে উত্তর দিচ্ছে মনে হয় কোনো আলেম এখানে আছে এবার তিনি প্রশ্ন করলেন ঠিক আছে তোমরা যাবে কোথায় ইলা বাইতিল আতিক আমরা যাব আল্লাহর ঘরের দিকে অমরে ফারুক মনে মনে চিন্তা